এবার গেমিং চ্যানেলেও হবে লাখ লাখ ভিউ বন্ধুরা আজকে আমি চারটি এমন টিপস নিয়ে হাজির হলাম যেগুলো ইউজ করলে বা আপনি এক সপ্তাহ মেনে চললে আপনার চ্যানেলের অগ্রগতি আপনার চোখে পড়বেই আর আপনার যে চ্যানেলের গতি সেটি রকেটের স্পিরিটে উপরের দিকে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো আপনার গেমিং ভিডিওর যে চ্যানেলটি রয়েছে এটিকে কিভাবে আরও সুন্দর করতে পারবেন আরও গ্রোথ আনতে পারবেন আরও কিভাবে ভিউজ বাড়াতে পারবেন সেই বিষয়টি নিয়ে তো এইটার জন্য প্রথমে আমি এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যখন আমাদের গেমিং চ্যানেলে লাইভ করতে চাই তো আমরা অনেক সময় কিন্তু লাইভ করে থাকি আমাদের গেমিং চ্যানেলে তো সেক্ষেত্রে আপনারা বেশি লাইভ করবেন না কারণ আপনার লাইভ ছোটো চ্যানেল হলে আপনারা অবশ্যই লাইভ করবেন না ছোট চ্যানেলে যখন লাইভ করবেন তখন কিন্তু ভিউজ অনেক কম থাকে যার কারণে পরবর্তীতে গিয়ে আপনার সেই চ্যানেলের সেই ভিডিওটা কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টার মতো হয়ে যায় তো এত বড় ভিডিও কিন্তু ভাইরাল হয় না বা ভাইরাল হওয়ার সম্ভাবনাও নাই আর এই ভিডিওগুলো বেশি ভিউজও হয় না তো যার কারণে আপনার চ্যানেলের র্যাঙ্কিং কমে যাবে তো এই জিনিসটা করবেন না যে ছোট চ্যানেলে বেশি লাইভ করবেন না আর লাইভ করবেনই না তো এখন তো বললাম লাইভ করবেন না তো কি করবেন হ্যাঁ দুই নম্বরে বলতেছি আপনারা আপনাদের যে হাইলাইটেড ক্লিপগুলো রয়েছে সেগুলো এডিট করে সারবেন তো আপনারা যদি লাইভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গেম পেলে ভালো নাও হতে পারে তো মানুষ কিন্তু দেখা সেরে আপনার লাইভ সেরে চলে যেতে পারে তো যেহেতু আপনার গেম পেলে ভালো না হলে মানুষ আপনার গেম প্লে দেখবে না তো লাইভ জন্য না করাই বেটার আর দ্বিতীয় নম্বরে যেটা ক্রপ করবেন আপনার যে হাইলাইটেড ভিডিওগুলো আছে আপনারা চার পাঁচটা গেম খেললেন বা একটা ম্যাচ খেললেন যেখানে চার পাঁচটা কিল করলেন তো এই জাস্ট কিল করার এক মিনিট মানে আগে পিছিয়ে মিলেই এক মিনিট মাঝখানে যেন কিলটা থাকে এরকম পাঁচ ছয়টা কিল ক্রপ করে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড দিলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে আর এই ধরনের ভিডিওগুলো মানুষ পুরাটা দেখার কারণে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ারও চান্স থাকে এরপর তিন নম্বরে বলবো ভিডিওর থাবনেইল অ্যাট্রাকটিভ দিতে হবে মানে একটু আকর্ষণ করে এই ধরনের থাবনেইল আপনার দিতে হবে যেমন আপনি কিল করলেন অথবা যখন আপনারা ফ্রি ফায়ার অথবা পাবজি খেলেন সেখানে কিন্তু কিল করার পর নিচে একটা রেড কালারের লেখা আসে যে টু কিল অথবা হ্যাশট্যাগ থ্রি কিলস তো এই জিনিসটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে থাবনেল আকারে বানাতে পারেন আর সেখানে একটা এক্সট্রা শূন্য লাগাই দিতে পারেন থ্রির পিছনে শূন্য তাহলে তিরিশটা কিল অথবা বিশটা কিল এই ধরনের কিল মানে এটা হাইলাইটেড হবে একটা শূন্য বসিয়ে দিলে সেটা কিন্তু একটা হাইলাইট হবে এটা মানুষে দেখবে তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাট্রাকটিভ থাপনেল তো আপনারা যেভাবে অ্যাট্রাকটিভ থাপনেল বানাতে পারেন সেভাবেই বানাবেন কিন্তু থাপনেলটা অ্যাট্রাকটিভ হওয়া চাই এরপর একটা এসিওর e বিষয় তো না বললেই হবে না কারণ হাই পারফর্ম ট্যাগ যেগুলা বেশি চলমান গেম প্লের ক্ষেত্রে সেই ট্যাগ ছাড়া মানুষের সার্চ করবে না এই ধরনের ট্যাগ বাছাই করে বের করতে হবে বের করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স ট্যাগের জায়গায় ওগুলো বসিয়ে দিতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে আর কেউ রাখতে পারবে না যদি আপনার ভিডিওগুলো ভালো মতো পারফেক্ট ভিডিও হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গেমিং ভিডিও গ্রোথ আনার বা ভাইরাল করার কয়েকটি টিপস আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন পাশে সব সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর এদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য